আমি না খায় তো সবাই আমি আপনার খাওয়ানোর কথা আপনি নেওয়ার আসেন খেতে Ah! হ্যাঁ, যাবে ওখানে থেকে পুলিশ মারছে কথাকার পুলিশ পুলিশ অর্ডার দিয়েছিল এটা তো বলতে পারবো ভাই আপনি কোথায় ছিলেন গেটের সামনে ছিলাম কি নিয়ে আসছিলেন আপনি আমরা মিছিলে যে আমাদের ব্যানার ছিল ব্যানারটা ব্যানারটা দেন আমার নাম একরাম একটা পিতা বলেন পিতা শুনে